বোর্জা জীবনে নারী মুক্তি নেই একমাত্র সমাজতন্ত্রেই নারী মুক্তি আসতে পারে এবং যেমন বলছি যে এই সমাজ বিপ্লব না হলে তো আধুনিক সমাজ হতে পারে না যেমন গ্রামের চাষি সে তার গোলামি ভূমিসত্ত্ব সমস্ত কিছু দিয়ে সে যখন তার ভূস্বামীকে খাজনা দেয় তার বিরুদ্ধে বিপ্লবী তো গণতান্ত্রিক বিপ্লব আর সমাজে মেয়েদের নিচু মাপের মানুষ করে মানুষ ভেবে বিবাহের ক্ষেত্রে যে খাজনা দেয় তারই নামই কোন প্রথা আমাদের এই সমাজে এই দু রকমের খাজনা দেওয়ার প্রথাকে যদি না ভাঙতে পারি তাহলে আমরা আধুনিক সমাজ গড়ে তুলতে পারবো না